এই একটা মহাবিজয় মুসলমানদেরকে দান করেছেন সারা বিশ্বের জন্য মডেল হিসেবে সারা বিশ্ববাসের জন্য কেমন পর্যন্ত মানুষের জন্য একটা দৃষ্টান্ত একটা উদাহরণ যে আল্লাহ মহাবিজয় দান করতে পারেন অতি সহজে হ্যাকমতের মাধ্যমে আমার নবীর রাষ্ট্রদিক দুর্দর্শিতার মাধ্যমে চিৎকার দিয়ে বলুন গত জমায় বলেছিলাম মক্কা বিজয়ের চূড়ান্ত বিজয়টা ছিল হোদাই বিয়ার সন্ধিতে কোথায় হোদাই বিয়ার সন্ধি আমার নবী যেই মহানুভূতি যে সহানুভূতি দেখিয়েছিলেন যে ছাপটা দিয়েছিলেন ওই ত্যাগের কারণে ওই ছাপ দেওয়ার কারণে আমার আল্লাহ বলেন ও আসাবাহুম হে রসুল হে নবী আপনি যে ছাপ দিয়েছেন আপনি যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এই জন্য আমি আপনাকে মহাবিজয় দান করেছি গত জুমাই আমার নবী কোদায় বিয়ের সন্ধিতে কি কি সাথ দিয়েছিলেন আমি আংশিক আলোচনা করেছি এগুলোর অনেক লম্বা বিস্তারিত আলোচনা রয়েছে আজকে আমি আরেকটু আলোচনা করতেছি যখন সন্ধি সম্পূর্ণ হয়ে গেল তখন আমার নবী আলীকে বললেন আলী তুমি এবার সন্ধি জামাটা তুমি এবার লিখে ফেলো হজরত আলী হাতে কলম নিলেন এবার কি লিখবেন সন্ধির চুক্তিনামাগুলো লিখবেন যখন আলী হাতে কলম নিলেন আমার নবী বললেন উত্তর আলী আলী তুমি লেখো তাহলে চুক্তিনামা শুরুতে আমার নবী আলীকে নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম কি লেখার জন্য বিসমিল্লা জন্য আমাদের বিসমিল্লা আছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের শিখতে হবে এবার ফকাল সোহাইল সোহাইল আপত্তি জানালো সে কাপের কাপেরদের প্রতিনিধি সে আপত্তি জানালো সে বলল আমরা তো রহমান আর রহিম বলতে কিছুই বুঝি না আমরা তো কাফের সারা জীবন মূর্তি পূজাই করেছি মূর্তির সাথে বড় হয়েছি রহমান রহিম বলতে আমাদের সাথে কোনো শব্দ পরিচিত নয় সুতরাং এই চুক্তিটি হচ্ছে আমরা আর আপনাদের মাঝে এখানে রহমান রহিম ব্যবহার করা যাবে না আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লাতে আমার আল্লাহ রহমান রহিম শব্দ লিখতে দেবে না এটা কত বড় কথা সে বলল যে এটা আমরা মানব না তখন আমার নবী ছাড় দিয়ে দিলেন আমার নবী সেখানে উগ্রতা দেখাই নাই আমার নবী কি বলেছিলেন রহমান রহিম যদি না থাকে চুক্তি হবে না আমার রসুল বললেন উত্তম বিস্মিকাল্লাহ চিৎকার দেবেন সোহান বিস্মিকাল্লাহ তোমার প্রভুর নামে তোমার প্রভুর নামে তাহলে এখানে আল্লাহুম্মা বিসমিকাল্লাহুম্মার ভিতরে ভিতরে কিন্তু আমার আল্লাহর কথা চলে এসেছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল কত সূক্ষ্ম মেধাবী ছিলেন এবার فقال صلى الله عليه وسلم لعلي নবী আলীকে বললেন উক্তুব হাযা মা صالح عليه محمد رسول الله صلى الله عليه وسلم আলী তুমি এবার দেখো এই চুক্তিটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এবং কাফের কুরাইশের মাঝে এবার সোহেল আপত্তি জানালো فقال সোহেল لا نعلم انك رسول الله সে বলল আমরা তো জানি না আপনি যে আল্লাহর রাসূল সেটা যদি আমরা আপনাকে মিথ্যা সাব্যস্ত করতাম না আর চুক্তিরও প্রয়োজন ছিল না ঠিক আমার রাসুল সেখানে ছাড় দিয়েছেন আমার রাসুল বলার আগেই তো কিন্তু আলী সেখানে লিখে ফেলেছে যে মোহাম্মদের রাসুল্লাহ লেখা যাবে না আলী বলতেছে আর রসুল্লাহ মোহাম্মদ জন্য আমি বোঝাতে পারবো না একজন মুসলমানের পক্ষে মোহাম্মদ রসুল্লাহ কিভাবে বুঝবে আর কলম তো আলীর হাতে সে খোদা হজরত আলী এটা বুঝবে না আমার রাসুল কিতাবের ভিতরে নিজ হাতে মুছে দিয়েছেন এটা হচ্ছে আমার রাসুল কতটুকু সাথ দিতে পারেন এটার একটা দৃষ্টান্ত দেখিয়েছেন যে আমি মুসলমানের স্বার্থে আমি কতটুকু ছাড় দিতে পারি এবার সোহাইল বললেন উক্ত মুক্তবিনাসাবিক আবিকা যে তোমার বংশের পরিচয় তুমি লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ রাসুল বললেন ঠিক আছে আলী তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো এরপরে যে চুক্তিগুলো লেখা হয়েছে প্রতিটি চুক্তি প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে আমার রাসুল সব চুক্তি মেনে নিয়েছেন এই চুক্তির ফলে এই চুক্তিটা তাদের পক্ষে হয়েও তাদের সমস্ত শর্ত মেনে নিয়েও কিন্তু এই চুক্তি কারাবঙ্গ করেছে কারাবঙ্গ করেছে কাফেররা বঙ্গ করেছে এই চুক্তিতে তারা থাকতে পারে নাই কারণ যারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে তাদের কমিটমেন্ট তাদের প্রতিশ্রুতি তারা কোনোদিন রক্ষা করতে পারে না ঠিক কিনা বলেন তাদের চুক্তি তাদের কথা মতো চুক্তি হয়েছে তারপরও তাদের চুক্তির উপরে তারা থাকতে পারে নাই তাদের উপর আল্লাহর সাহায্য ছিল না আল্লাহর রহমত ছিল না যার উপর আল্লাহর রহমত থাকবে সেখানে আল্লাহর নুসরত আসে আল্লাহর সাহায্য নেমে আসে চিৎকার দিয়ে বলুন সুহার ভাইর আমার বন্ধুরা আমার এই যে আমার নবীজি সাল্লাম আলী একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন একজন রাজনীতিবিদ ছিলেন কোরআন হাদিসের অক্ষরে অক্ষরে সংবিধান রচনা করে একটি ইসলামের স্টেট প্রতিষ্ঠা করেছিলেন আমার নবী যদি পারে আমরা উন্মত হয়ে কেন পারবো না ইসলামের জন্য আমার নবী এতটুকু ত্যাগ যদি দিতে পারে তাহলে আমরা কেন ইসলামের জন্য ইসলামের বিজয়ের জন্য কেন আমরা ত্যাগ দিতে পারবো না নিজের স্বাস্থ্য নিজের পথ সব কিছুকে আমাদেরকে ত্যাগ করতে হবে শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য চিৎকার দিয়ে বললাম আকবর